সুরাইয়া ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সাথ সাথে আল্লাহর সাথে কথা হচ্ছিল মূসা হঠাৎ করে আল্লাহর কাছে একটা কঠিন আর্জি করে বসল আল্লাহকে বলেন রব্বি আরিনি ইলাই ইয়া আল্লাহ শুনেছি আপনি কত সুন্দর জানি আপনি সবচেয়ে সুন্দর আপনি সবচেয়ে মহান আপনি সবচেয়ে মহিমান্বিত ইন্নাল্লাহ তাআলা জামিলুন أجمل شيء سبحانه وأكرم شيء وأكمل في كل شيء سبحانه فهو أكمل في جميع الأوصاف মিন আলমিন ওয়া ফাদলিন ওয়া হিকমাতিন ওয়া কুওয়াতিন ওয়া কুদরাতিন ওয়া ইলমিন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ গো শুনেছি আপনি সবচেয়ে মহান সবচেয়ে সুন্দর এই পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য আপনি আপনার থেকে সমস্ত সৌন্দর্য পৃথিবীতে বিস্তৃত লাভ করেছে আর সকল সুন্দরের সুন্দর হলো আপনি আল্লাহরেও আমি আপনাকে একটি বার একটি নজর আপনাকে দেখতে চাই জীবনে আপনার সাথে বহু কথা হয়েছে আপনার কথা এত সুন্দর আপনার সৃষ্টি এত সুন্দর পাহাড় পর্বত নদী নালা চাঁদ সূর্য নক্ষত্র এত সুন্দর আল্লাহ গো আপনি এত সুন্দর সৃষ্টি করতে পারেন আপনি কতই না সুন্দর হবেন আল্লাহ গো আমি আপনাকে এই নির্জন অবস্থায় আমি আপনাকে দেখতে চাই অবস্থায় বলুন সোহান আল্লাহ কারণ একজন মানুষের সাথে মোবাইলে যদি আপনি দীর্ঘক্ষণ যদি মজার আলাপ করেন তাকে আপনি প্রস্তাব দিয়ে বসেন আপনার সাথে দীর্ঘদিন কথা হলো আপনাকে কোথায় দেখব আপনাকে কোথায় গেলে আমি আপনাকে দেখব আপনার ঠিকানাটা একটু দেন ঠিক কিনা বলেন যদি কথা ভালো লাগে তাহলে আমাদের মনে আসা জাগে একটি নজর একটি বার দেখার জন্য ঠিক কিনা হজরত মৌসা আলাইসালাম আমার আল্লাহর কথা শুনেন আল্লাহর বড়ত্ব বিশালতা দেখেন হজরত মৌসা আলাইহিসালাম আল্লাহর কাছে আরজি দিয়ে বসলো আল্লাহ গো রব্বে আরনি আনজুরু ইলাইক আল্লাহ গো আর কথা বলবো না আপনাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন হজরত মোসাকে বলেন লন্তারানি কশ্মিন কালেও তুমি আমাকে দেখবে না কারণ আমাকে দেখার মতো যে যোগ্যতা সেই পাওয়ার আমি তোমাকে দেয় নাই দুনিয়ার এই চর্ম চক্ষু দিয়ে আমাকে দেখার শক্তি তোমার ভিতরে সেই যোগ্যতা নাই এই জন্য তুমি আমাকে কসমিন কালেও কখনো দেখতে পারবা না মুসালাম বললেন না আমি দেখেই ছাড়বো আপনাকে দেখতে চাই কারণ একটা জিনিস যখন করতে যাই যখন সেখানে বাধা আসে তখন ওই কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় ঠিক কিনা মৌসা আলাই ইসলাম বললেন আল্লাহ গো আপনাকে আমি একটিবার দেখতেই চাই তখন আল্লাহ বলেন মশারে তোমার জায়গা থেকে তোমার সামনে যে একটি পাহাড় আছে ওই পাহাড়ের দিকে একটু দৃষ্টি দাও মৌসা আলাই ইসলাম যখন ওই পাহাড়ের দিকে দৃষ্টি দিলেন ওই পাহাড়ের দিকে নূরের সামান্য একটু ঝলক আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা থেকে আল্লাহ রব্বুল আলমিন একটুখানি নূর ওই পাহাড়ের উপর নিক্ষেপ করেছিলেন মৌসা আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের সামান্য নূরে তজল্লি দেখে ওই পাহাড় জলে ছায় হয়ে যায় মানুষের চোখের সুরমা হয়ে যায় আর মৌসা আলাই সালাম সেখানে বেহুশ হয়ে পড়ে থাকে আমার নবীজি এই আয়াতে যখন তাফসির করতেন তখন সাহাবাদেরকে বোঝার জন্য বলতেন এভাবে ছোট আঙ্গুল উঠিয়ে এভাবে বড় আঙ্গুলটা এভাবে এভাবে লাগিয়ে বলতেন যে আমার আল্লাহ এই সামান্যটুকু এই সামান্য দুই আঙ্গুলের স্পর্শের যে জায়গা ওই জায়গা পরিমাণ ওই সূক্ষ্ম জায়গা পরিমাণ নূর মাত্র দেখিয়েছিলেন আর পাহাড় জলে ছাই হয়ে গেল শুরু হয়ে গেল আর মোসা আলাইসাল্লাম বেহুশ হয়ে গেল আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহকে দেখার শক্তি আমার মোসা নবীর হয় নাই আমার আমাদের কি সেই পাওয়ার আছে আমরা সূর্যের দিকে তাকায় থাকতে পারি না আল্লাহকে কিভাবে দেখব আর এই সূর্য হচ্ছে আল্লাহর অতি ক্ষুদ্র একটি নূরের নিদর্শন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ সূর্যের দিকে তাকানো যায় সূর্যের দিকে তাকানো যায় বেশিক্ষণ তাকানো যায় না আমাদের চোখ নষ্ট হয়ে যাবে ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিনকে মোসা আলাইসালাম দেখার জন্য অনেক আর্জি করেও দেখে নাই আর আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুকে আমার নবীজিকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সকল নবীর উপর মর্যাদা দেওয়ার জন্য যেই দান কোনো নবীকে দান করে নাই সেই মেয়েরাজের মতো নিয়ামত আমার নবীজিকে দান করার জন্য আমার নবীর উম্মতকে উপহার দেওয়ার জন্য হাদিয়া পেশ করার জন্য মর্তবা বুলন্দ করার জন্য আল্লাহ রব্বুল আপন মহিমায় আসরা বিআবদিহি লাইলা সেই মহান সত্তা যিনি তার বান্দাকে নহিসাব মন করিয়েছেন রাত্রের কিছু অংশতে